ডোয়েন ডগলাস জনসন যাকে দ্য রক নামেই সবাই চেনে তবে আমরা তাকে শুরুতে চিনেছি দুর্দান্ত পেশাদার রেসলার হিসেবে তবে অভিনেতা হিসেবেও খুবই সফল তিনি রেসলিংয়ের পাশাপাশি দারুণ সব চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন বিশ্বব্যাপী তাই আমাদের আজকের ভিডিওতে দ্য রকের সংগ্রামী জীবন এবং তার সম্পর্কে কিছু অজানা তথ্যই জানাবো আপনাদের দ্য রক রেসলিং ক্যারিয়ারে জিতেছেন অসংখ্য বেল্ট যদিও এত দূরের পথ মোটেও মসৃণ ছিল না দ্য রকের তার আত্মজীবনী নিয়ে প্রকাশিত বই দ্য রক সেই যে উঠে এসেছে রকের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের অনেক গল্প ও ঘটনা বইটি প্রকাশের পর এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছে যে কিছুদিনের মধ্যেই বইটি নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার বইয়ের খেতাব পায় দ্য সানডে এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে রক বলেন আমার জীবনেও ছিল নানা হতাশা এমনকি আমার মা আত্মহত্যা পর্যন্ত করতে চেয়েছিলেন সেখান থেকেই ঘুরে দাঁড়িয়েছি জীবনের সঙ্গে লড়াই করেছি শেষ পর্যন্ত আমি সফল মায়ের মুখে হাসি ফুটিয়েছি মায়ের আত্মহননের গল্প বলতে গিয়ে ৪৫ বছর বয়সী এই অভিনেতা বলেন একদিন মা হঠাৎ গাড়ি থেকে বের হয়ে আত্মহত্যার উদ্দেশ্যে রাস্তায় যানবাহনের সামনে গিয়ে হাঁটতে থাকেন আমি সেই দিন সৌভাগ্যক্রমে মাকে বাঁচাতে পেরেছিলাম এরপর থেকে আমি এবং আমার মা হতাশা কাটিয়ে উঠে নিজেদের সর্বোচ্চটা ঢেলে দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছি অন্যদের দুঃখের কথা চিন্তা করলে নিজেদের দুঃখ ভুলেছি তবে রেসলার বা অভিনেতা নয় রক হতে চেয়েছিলেন পেশাদার ফুটবলার তবে ইঞ্জনের কারণে তার সেই স্বপ্ন ভেঙে যায় এরপর যোগ দেন রেসলিংয়ে সেখানেই ভাগ্য পরিবর্তন হয় তার রেসলিংয়ের রিংয়েই রচিত হয় রকের সোনালী অধ্যায় এরপর ডাক পান হলিউডে দু সালে চলচ্চিত্রে অভিনয় জীবন শুরু করেন তিনি এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা এই রক তবে এবার চলুন জেনে নেওয়া যাক রক সম্পর্কে কিছু জানা অজানা তথ্য দ্য রক রেসলিং দুনিয়ার সবচেয়ে ধনী রেসলার তার পুরো এক বছরের আয় প্রায় দুই দশমিক সাত মিলিয়ন ডলার যা আমাদের দেশে প্রায় দুই হাজার কোটি টাকারও বেশি রেসলিং জগতে রকি একমাত্র রেসলার যিনি অস্কার অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন রকি একমাত্র রেসলার যিনি তিন যুগের তিন বিখ্যাত রেসলারের সাথে খেলেছেন তারা হলেন হাল্ক হোগান স্টিভ অস্টিন এবং জন সিনা রক সর্বপ্রথম তার বিখ্যাত if you smell what Rock is cooking ডায়লগটি বলেন রেসেলমিনিয়া চোদ্দতে তিনি বাস্তবে শন মাইকেলকে পছন্দ করেন না কেননা কিশোর বয়সে থাকতে শন তাকে অবমাননাকর কিছু বলেছিলেন তার জের ধরেই তিনি আজ পর্যন্ত তার সাথে কোনো ম্যাচ খেলেননি রকি একমাত্র রেসলার যিনি দু মাসেই তিনবার ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হন মাইক হাতে রক আরেকজন সুপারস্টার তার মাইক স্কিলকে ডাব্লিউডাব্লিউই এর এক নাম্বার মাইক স্কিল বলে অফিসিয়ালি গণ্য করা হয় তার বাস্তব জগতের বেস্ট ফ্রেন্ডদের মধ্যে উল্লেখযোগ্য হল John Cena Steve Austin Booker T Jerry Lawler Bret Hart সহ আরও অনেকেই রকের ভাষ্য মতে তার সবচেয়ে সেরা অপোনেন্ট হল স্টিভ অস্টিন আর তার শকিং ক্যারিয়ার হার হল হারিকেনের সাথে রোল আপে হারা রককে যখন ব্যাক স্টেজে ট্রিপল এইচ এবং শন মাইকেলস বোকা বানাতে গেলেও পারেননি তখন ট্রিপল এইচ নিজেই বলেছিলেন he is a god gifted wrestler Rock ছোটবেলা থেকেই সুঠাম দেহের অধিকারী ছিলেন মাছ ধরা তার প্রিয় শখ তিনি সমুদ্রে খুব দক্ষভাবে ডুব দিতে পারেন সার্ফিং করতে পারেন এমনকি সমুদ্রের দক্ষ মাছ শিকারও করতে পারেন রক দৈনিক ছয়বার খান মাঝে মধ্যে এর বেশিও খান প্রতিবারে তিনি তিনজন মানুষের সমান খাবার খান তার ফেভারিট খাবার হলো চকলেট পাই এবং তিনি ড্রিঙ্ক করতেও ভালোবাসেন দ্য রক নিঃসন্দেহে একজন সফল অভিনেতা Fast Furious Fast Five the Scorpion King সহ আরও অনেক হিট সিনেমা করেছেন তিনি তাই ডাব্লিউডাব্লিউ এর পক্ষ থেকে তিনি সর্বোচ্চ ও সেরা নায়ক হিসেবে পরিচিত রক প্রচুর টাকার মালিক হলেও সাদাসিধে জীবনযাপন করতে পছন্দ করেন তিনি তার charity the Dwayne Johnson Rock ফাউন্ডেশনের মাধ্যমে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসা সাহায্য দেন তাছাড়া তিনি ইউনিভার্সিটি অফ মায়ামিতে এক মিলিয়ন ডলার দান করেন অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানেও নিয়মিত দান করে থাকেন রক এ পর্যন্তই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও নিয়ে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টের মাধ্যমে তা জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন এরকম আরও অজানা ও মজার তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে